কত ধানে কত চাল হ্যাঁ how many rice how many paddy continental and বেড়া অ্যান্ড বেডি সো ভাষার মাছ ইংরেজিতে কথা বলা নিষেধ that's I am talking in Bangla যে <clears throat> একটা দূরপাল্লার ট্রেন দূরপাল্লার ট্রেনে একটা ছেলে আর একটা মেয়ের একই কম্পার্টমেন্টে জায়গা পড়ছে বার্থ যেটা মানে যেটাতে ঘুমিয়ে ঘুমিয়ে যায় ওইটা একই কম্পার্টমেন্টে একটা ছেলে এবং একটা মেয়ের জায়গা পড়ছে ছেলেটা এবং মেয়েটা মানে মেয়েটা নিচে নিচের বাড়তে বেডে ছেলেটা উপরে বেডে তারপরে তারা যখন একসাথে হয়েছে চিন্তা করলো যে দুজনে ক্লান্ত থাকায় তারা অল্পক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ল উপরে বাড়তে ছেলেটা নিচের বাড়তে মেয়েটা তো মাঝরাতে হঠাৎ ছেলেটার ঘুম ভাঙল উপরের বার থেকে ছেলেটা বলতেছে একটু ইতস্তত করে মহিলাটাকে ভদ্র মহিলাতে ঘুম থেকে জাগাইলো জায়গায় বলতেছে দেখেন কিছু মনে করবেন না আমার তো অনেক ঠান্ডা লাগতেছে আপনি কি আমার আপনার বেডের পাশে আমার সুটকেসটা আছে নিচে তো আপনি কি আমার সুটকেসটা থেকে আমার কম্বলটা একটু বের করে দিবেন এবার ভদ্রমহিলা বলতেছে আমার কাছে আরো ভালো আরো ভালো একটি আইডিয়া আছে ছেলে উপর থেকে মাথা বের করে বলতে কি আইডিয়া যা আজকে রাতের জন্য আমরা মনে করতে পারি না নিজেরা হাজব্যান্ড ওয়াইফ ছেলেটা বলতেছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই পারি কেন পারবো না আচ্ছা ঠিক আছে তাহলে নিচে নামেন ছেলেটা নামছে বলে এইবার আমার হাজব্যান্ডের মতো আপনার কম্বলটাও বাইর করেন আমার সুটকেস থেকে আমারটাও বাইর করে গায়ে পরাই দেন মহিলাদের প্রলোচনায় কখনো পা দেবেন না দেবেন না মহিলাদের প্রলোচনায় কখনো কখনো পা দেবেন না হ্যাঁ এক মহিলা এক বাবাকে বলেছিল কি বলেছিল এ অ্যাবল টু আচ্ছা। কি বলেছিল কি এ অ্যাবল টু অ্যাবল টু আচ্ছা ফোন করে বলেছিল আচ্ছা ফোন করে বলেছিল হ্যাঁ আমার বাসা আজকে খালি দে তালি চলে আয় খালি তাড়াতাড়ি আমি আমার আমার বাসা আজ খালি দে তালি তুই চলে আয় আমার বাসায় তাড়াতাড়ি হ্যাঁ। আমি তো দৌড়তে দৌড়তে কুত্তালাম হ্যাঁ, করে করে তার বাসায় গেছি বাসায় গিয়া আমি তো totally out of control and surprise দেখলাম বাসা সত্যি সত্যি খালি তালাবারা আচ্ছা এই জন্য বলছি মহিলাদের কখনো পা দিবেন না দিবেন না যে এক ভদ্রলোকের কথায় কথায় এর থেকেও খারাপ হইতে এর থেকেও খারাপ হইতে বলার অভ্যাস আছে পারতো পারতো কথায় কথায় সে বলে আরে এটা আর কি খারাপ এর থেকেও খারাপ হইতে পারতো পেঁয়াজ ষাট টাকা হয়েছে শুন না সে বলতো এর থেকেও তো খারাপ হইতে পারতো দাম তো নব্বই টাকাও হইতে পারতো তো একদিন বাজার করে বাসায় ফেরার পথে রাস্তার মোড়ে ভিড় দেখে এক জিজ্ঞেস করছে এক লোককে যে ভাই হয়েছে কি এখানে বলে সাংঘাতিক ঘটনা ভাই হ্যাঁ এই যে গুদুন ভাই গুদুন ভাই অফিস থেকে ফিরে পাড়ার ন্যাপলার সাথে নিজের ওয়াইফকে আপত্তিজনক অবস্থায় দেখে ফেলছে তারপর আর কি দুইজনকেই গুলি করে মেরে নিজের মাথাতেও গুলি করে আত্মঘাতী হয়েছেন তিনি এবার ওই লোক বলতেছে স্বভাব সুলভ উত্তর এই সিরি এর থিকাও খারাপ হইতে পারত বলতেছে আরে ভাই ঘটনার সাথে যুক্ত তিনজনে মরে গেছে এর থেকে খারাপ আর কি হইতে পারতো ঘটনাটা যদি কালকে রাইতে না হইয়া পরশু রাইতে হইতো তাহলে ন্যাপলার বদলে আমিও মরতে পারতাম <laughs> এর থেকেও খারাপ হইতে পারতো পারত মানে ঘোড়া প্রায় ঘোড়া এই যে আপনার নেপলা কি করছে ওই যে মনে করেন আপত্তিজনক আপত্তিজনক অবস্থায় দেখো ফলছে তেমনি আমার এক বন্ধুরকে আমি জিজ্ঞেস করলাম কিরে তোরা তোর বরে বউয়ের ভিতরে সম্পর্ক মন বুঝছেন পরে বলছে যে আমার আর আমার বউয়ের মধ্যে সম্পর্ক হচ্ছে আপত্তিকর সম্পর্ক আমি কি বলিস <laughs> বউয়ের সাথে কারো কখনো আপত্তিকর সম্পর্ক হয় রে বোকা গার্লফ্রেন্ডের সাথে আপত্তিকর সম্পর্ক হয় অন্য নারীর সাথে আপত্তিকর সম্পর্ক হয় পরকীয়া করতে গেলে অন্যের বউয়ের সাথে যদি তুমি লিটুস পুটুস করো তাহলে আপত্তিকর সম্পর্ক হয় <laughs> কিন্তু তোর বউয়ের সাথে তোর আপত্তিকর সম্পর্ক হলো কি করে এই বেটা তোর মাথা কি গু না গোবর বলে না তোমার মাথায় ওটা তুমি আমারটা যে বোঝা আমার বউয়ের সাথে আমার আপত্তিকর সম্পর্ক ওই জন্যই আমি যেই কাজই করি আমার বউয়ে আপত্তি করে <laughs> আমার কোনো কাজে তার সম্পত্তি নাই কোনো কাজে ইন্সপিরেশন নেই কোনো কাজে মোটিভেশন নেই এই কাজই করি তার আপত্তি থাকে তাই আমাদের দুজনের সম্পর্ক আপত্তিকর সম্পর্ক একজন করে আরেকজন আপত্তি করে অফিসে ইন্টারভিউ চলতেছে ইন্টারভিউ হ্যাঁ ইন্টারভিউ চলতেছে পিয়নের হাতে লিস্ট ধরে দেওয়া আছে লিস্টে সিরিয়াল দেখে নাম ধরে পিয়ন একজন একজন করে ডাকে আর ওই নামের লোকটা এসে ইন্টারভিউ দিয়ে যায় এরকম সকাল থেকে চলতেছে তারপরে নেক্সট যেই লোকটা বের হয়ে গেল পিয়নকে বলা হলো হ্যাঁ পরের জনকে ডাকো পিয়ন লিস্টে নাম দেখলো এবং ডাকতাছে টিয়া বারেক টিয়া বারেক টিয়া বার আসে না কেউ আবার বললো টিয়া বারেক কোথায় আপনার সিরিয়াল আসেন কেউ আসে না তো সবাই চিন্তা করতেছে হয়তো ওয়াশরুমে বা বাইরে কোথাও গেছে পরে আসবে তো সবাই দুই মিনিট ওয়েট করলো দেখে কেউ আসে না বলছে এই আবার ডাক দেন তো আবার পিয়ন ডাক দিতেছে এবার গেটে আবার গেটের বাইরে গিয়ে ডাকতেছে এই টিয়া বারে কোথায় আপনার সিরিয়াল চলে গেছে কই এই এদিকে আসো তো দেখি কি ব্যাপার কার নাম এখনো পর্যন্ত আসে না তো পিয়ন এসার লিস্টটা দিল সার লিস্টটা হাতে নিল দেখলো ওইটা টি ব্রেক <laughs> টিয়া ব্রেক <laughs> আমাদের যেতে হবে টিয়া ব্রেক আমরা একটা স্ন্যাক্স ব্রেক নিয়ে আসি স্ন্যাক্স ব্রেক দিব আমরা স্ন্যাক্স সর্ব সর্ব ভাঙন স্ন্যাক্স ব্রেক মানে সর্প বিরতি সর্প বিরতি এই সর্প বিরতি থেকেই পরবর্তীতে স্বল্প বিরতির আবিষ্কার মানুষ জন্য স্বল্প বিরতি আমরা নিব সর্প বিরতি সর্প বিরতি হজগর হ্যাঁ। বিরতি হ্যাঁ, সর্প বিরতির পরে আমরা ফিরে আসবো সঙ্গেই থাকবেন শুনছেন ক্যাপিটাল পয়েন্ট 94.8 যেই কথা বলটু আজকে সারাদিন একবারও বলে নাই এটা হচ্ছে যে আপনারা শুনছেন ক্যাপিটাল এফএম 94.8 এসএমএস করবেন কিভাবে এসএমএস করা লাগবে না <laughs> ফিরে এসে বলটু বলবে ভাই একটাও তো এসএমএস নাই চলেন আবার ব্রেকে যাই এসএমএস করবেন লিখবেন সি এফ এম স্পেস দিয়ে নাম স্পেস লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠাবেন two six nine six nine এই নম্বরে আর কমেন্ট করার জন্য capital F M ninety four point এইটের পেজে গেলে একটি পোস্ট দেখতে পাবেন সেখানে কমেন্ট করে দেবেন শুনছেন not ball to the two fun kings না পোস্ট তো না আজকে তো আমরা লাইভে আছি তো লাইভে আছি সেখানে কমেন্ট করবেন শুনছেন not to the two fun kings ব্রেকে যাচ্ছি ফিরছি একটু পরে ব্রেকে